করোনার টেস্ট রিপোর্ট তৈরি হাজার হাজার মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চিকিৎসক সাবরিনা চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ টানা আটচল্লিশ ঘন্টার বেশি পুলিশের চোখে ধুলু দিয়ে প্রভাবশালী মহলের সাহায্যে নিজেকে মুক্ত রাখার আপ্রাণ চেষ্টা কাজে এলো না রবিবার করোনা টেস্ট কেলেঙ্কারি চক্র জেকেজি গ্রুপের মক্ষীরানী ডাক্তার সাবরিনা চৌধুরী ধরা পড়লেন প্রসঙ্গত নমুনা সংগ্রহের পর পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়ার প্রতারণা মামলার রোববার দুপুরে তাকে গ্রেফতার করেছে পুলিশ তাকে নেওয়া হয়েছে হাজত খান কারখানায় তিনি সারা রাত জেগেছিলেন বলে জানা গেছে তিনি ভেতরে পাইচারি করেছেন সারাটি রাত প্রথমে কিছুক্ষণ এক পুলিশ কর্মকর্তার রুমে নেওয়ার পরে তাকে নেওয়া হয় হাজতে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন থানা হাজতেই তাকে রাখা হয়েছে আমাদের দুজন নারী প্রহরী সেখানে ডিউটিতে ছিলেন তাদের সঙ্গে মাঝে মাঝে কথা বলেছেন সোমবার সকাল দশটার দিকে তাকে পুলিশ পাহারায় আদালতে নেওয়া হয় বলে জানিয়েছে তেজগা থানার এস আই নিজাম জানা গেছে রোববার দুপুরে ডাক্তার সাবরিনাকে গ্রেফতারের পর বিকাল সাড়ে পাঁচটার দিকে তাকে তেজগাঁও দাউদ থানায় নিয়ে যাওয়া হয় সেখানে নিয়ে যাওয়ার পর তাকে প্রথমে একজন পুলিশ কর্মকর্তার কক্ষে বসানো হয় এরপর হাজতে রাখা হয় বলে জানিয়েছে তেজগাঁও থানার এক পুলিশের কর্মকর্তা থানায় সাবরিনার স্বজনরা ও একজন গৃহকর্মী ছিলেন থানা থেকে সরবরাহ করা খাবারই তিনি খেয়েছেন রাতে হাজতখানায় তাকে পায়চারি করতে দেখেছেন ওই পুলিশ কর্মকর্তা এর আগে রোববার মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল মান্নান স্বাক্ষরিত এক অফিস জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে সাবরিনাকে বহিষ্কার করা হয়েছে ওই আদেশে বলা হয় ডাক্তার সাবরিনা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মরত অবস্থায় বেসরকারি প্রতিষ্ঠান যে চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন করোনা টেস্টের ভুয়া রিপোর্ট ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশ তাকে গ্রেফতার করেছে সরকারি কর্মকর্তা হয়ে সরকারের অনুমতি ব্যতীত বেসরকারি প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত থাকা এবং অর্থ আত্মসাত সরকারি কর্মচারী বিধিমালা দু অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ সেজন্য ডাক্তার সাবরিনা সরকারি কর্মচারী বিধিমালা দু এর বারো এর এক বিধি অনুযায়ী